আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালামু আল্লাহ রসুলহিলামিন ওয়ালা আলহি ওয়াসাহবিহি আজমাইন আম্মাবাদ সুপুরের শ্রোতা মণ্ডলী একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেকে প্রশ্ন করেছেন বর্তমান প্রেক্ষাপটে এই লকডাউন কোভিড নাইন্টিনের কারণে যে লকডাউন চলছে গোটা বিশ্বব্যাপী এক্ষেত্রে আমাদের যে ঈদ উল ফিতরের সলাত আমরা কীভাবে আদায় করব। অত্যন্ত বেদনাদায়ক একটা সমস্যার মধ্যে আমরা বিরাজমান এই বর্তমান প্রেক্ষাপটে গত চোদ্দশো বছর জগতে হয়তো বা এমন মানে দিন আমরা কেউ বিগত দিনে কেউ দেখেনি ভবিষ্যতে কেউ দেখবে কি দেখবে না অল্লাহ আলাম সে বিষয়টা হচ্ছে যে গোটা বিশ্ব জুড়েই যেমন জুমা সলাদকে পাবন্দ করা হয়েছে বন্ধ করা হয়েছে অনেক জায়গাতে চলছে যদিও শিথিলতা এসেছে তারপরেও একটা নতুন একটা সমস্যা যে আমরা ঈদের সলাত আমরা কিভাবে আদায় করব এই প্রসঙ্গটা নিয়ে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ইসলাম হচ্ছে মোকাম্মাল একটা পরিপূর্ণ দিন এবং জীবন ব্যবস্থা প্রত্যেকটা বিধান পবিত্র করার আলোকেই মুসলিম উম্মাকে উপহার বিগত দিনে সালাফ সালিহীন আলেম শেখ তা দিয়ে এসেছে বর্তমান প্রেক্ষাপটে যে সমস্যার সম্মুখীন হয়েছে আলহামদুলিল্লাহ এই সমাধান আলহামদুলিল্লাহ হাদিস এবং পবিত্র কোরআনে একাধিক জায়গাতে এর সমাধান আছে যাই হোক আমরা এই বর্তমান প্রেক্ষাপটে কিভাবে আমরা ঈদের সলতটাকে আদায় করব এ প্রসঙ্গে তো আলহামদুলিল্লাহ সহিহুল বুখারি দ্বিতীয় খণ্ড তিরানব্বই নম্বর পৃষ্ঠা হাদিস মান নয়শো সাতাশির অধীনে ইমাম বুখারি রহমল্লা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ একটা অধ্যায় বেঁধেছে এবং সেখানে প্রথমে আল্লাহ রসুলের একটা মারফু হাদিস নিয়ে এসেছে তারপরে একটা মৌকুফ সাহাবিদের আমল নিয়ে এসেছে তারপরে একজন তাবির কথা নিয়ে এসেছে তারপর একজন তাবা তাবাইনের কথা নকল করেছে এবং বুখারি রহমল্লা চারখানা হাদিস এবং মাউকুফ বলেন এবং মাকতু বলেন এবং মারফু বলেন সমস্ত হাদিস দিয়ে চোদ্দশো বছর আগে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ তিনি একটা সমাধান দিয়ে গেছেন এটা সৈহুল বুখারি আলহামদুলিল্লাহ মুসলিম উম্মা যখন বিপাকে মানে সমস্যার মধ্যে বিরাজমান সেই সময়তে সমাধান আলহামদুলিল্লাহ সহিহুল বুখারিতে মজুদ আছে তো আমরা এই মুহূর্ত পরিস্থিতিতে কিভাবে আমরা জুমা আমরা বিশেষ করে ঈদের সলাদটাকে আদায় করব। প্রথম কথা হচ্ছে ঈদের সলাতের কোনো বিকল্প নেই ঈদের সলাত আমরা সকলেই আনন্দ খুশি শেয়ার করব এটা হচ্ছে মূল দাবি সকলেই ছেলে মেয়ে প্রত্যেকেই তারা ঘর থেকে বেরিয়ে যাবে একটা খালি মাঠে গিয়ে সলাত আদায় করবে এটা বিশ্বনবীর সুন্না এটা সাবির সুন্না এটাই শরীয়তের সুন্না বলে সাব্যস্ত সমস্ত কিন্তু ইসলাম যে আল ইয়া মাকমাল তুলাকুম দিন আকুম দিন ইসলাম যে মুকাম্মাল পরিপূর্ণ প্রত্যেকটা বিধান যে ইসলামের মধ্যে সমাধান দেওয়া সম্ভব এই জন্য সে বুখারি আপনার সকলে নশো সাতাশি নম্বর অধীনে ইমাম বুখারি যে মোয়াল্লাক চারটে হাদিস নিয়ে এসেছে তালিকাত বেঁধেছে অধ্যায় বেঁধেছে সেগুলো পড়লে এর সমাধান পেয়ে যাবেন তো যাই হোক আলসু মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন জুমার মানে বিশেষ করে কোনো সলাদ যদি কাজা হয়ে যায় বা কোনো সালাদ যদি কাজা হয়ে গেছে বা কেউ ঈদের সালাদ পায়নি এদের বিধান বলতে গিয়ে আসল বলেছেন যে তারা দুই রাখা সালাত আদায় করবে অতএব আমরা যদি সর্বাধিক চেষ্টা করব আমরা খোলা মাঠে গিয়ে সালাত আদায় করার জন্য প্রশাসনের সহায়তা নেন প্রথমে তারা যদি মানে সাহায্য করে যে খোলা মাঠে যদি সালাত আদায় করার যদি পারমিশন দেয় আদায় করতে পারেন অথবা জুমা মসজিদে যদি একত্রিত হতে দেয় তাহলে আপনারা এটা করতে পারেন এটাই সর্বাধিক চেষ্টা করেন যে এটা যদি শিথিলতা তারা করে এটাই উত্তম আগে থেকেই ঘরে বা বাড়িতে গিয়ে সলাতলাই করবেন না চেষ্টা করেন যদি অনুমতি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ যদি খোলা মাঠে না দিয়ে মসজিদে দেয় এটা যদি সম্ভব হয় এটাই উত্তম তারপরে যদি কোনোভাবে সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতে জামাত সহকারে দুই টাকা সলাত আদায় করতে পারবেন তবে এখানে কোনো খুদবা হবে না এ বিষয়ে কয়েকটা হাদিস আমরা দেখাবো সে বুখারি হাদিস নম্বর নয়শো উননব্বই নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারি রেমল্লা যে অধ্যায়টা রচনা করেছেন প্রথমে আল্লাহ মোহাম্মদ সাল্লাম থেকে হাদিস বর্ণনা হয়েছেন তিনি বলছেন যে ঈদের নামাজ ছুটে গেলে দূরে কাজ সালাত আদায় করবে আর নারীগণ এবং যারা যার বাড়ি আছে পল্লী আছে শহর আছে তারা তাদের মতো করে সালাত আদায় করবে এই মর্মে একটি বর্ণনা আছে আর আনাস ইবনু মালিক রদিয়াল্লাহু তাআলা আনু তিনি তার দাসীকে আজাদ গীত দাস কৃত দাসকে তার সালাত ঈদের সালাত কাজা হওয়ার কারণে তিনি তাকে বলেছিলেন যে তুমি তোমার পরিবারকে নিয়ে দুই রেখা সালাত আদায় করবে এরপরে একরমা রহিমাহুল্লাহ তিনিও একটা তার আদেশ পাওয়া যায় যে তিনি দুই রাকাত সালাত আদায় করার জন্য আদেশ করেছিলেন আতা বিন আবি রওবাহ তিনি একজন তাবি বিখ্যাত তাবি তিনি বলেছিলেন যে এই সলাতের মানে কেউ যদি সলাত যদি ছুটে যায় তাহলে সে যেন দুই রাখা সলাত আদায় করে নেয় যেমনভাবে সাধারণত আমরা মাঠে আদায় করে থাকি ইমামের সঙ্গে ঠিক এইভাবে এটা ইমাম বুখারি তালিকাত হিসেবে মোয়াল্লা খাদিস নিয়েছে কিন্তু এর প্রত্যেকটা সনদ আলহামদুলিল্লাহ মজুদ আছে ইমাম বাহাকি রহমাল্লার কিতাব ইমাম বাহাকি রহমাল্লাহ কিতাব সোনাল সনল কুবরালিল বাহাকি হাদিস না ছ হাজার তিনশো সাতে বর্ণনা এসেছে এবং ইমাম বাগাবি শাহরুসুল্লাহ বাগাবি চতুর্থ খণ্ডে তিনশো বারো পৃষ্ঠাতে এই বর্ণনাগুলো সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে এবং ইমাম বুখারি রহমাল্লা রহমতুল্লাহ যে চারটে মোয়াল্লা হাদিস নিয়ে এসেছে এই চারটে মোয়াল্লাকের যে মানে সনদগুলো ইমাম হাজার আসকাল রহমাল্লাহ তগলিক তালিক দ্বিতীয় খণ্ডে তিনশো ছিয়াশি নম্বর পৃষ্ঠা থেকে তিনশো সাতাশি নম্বর পৃষ্ঠায় তিনি সনদ গড়ে নিয়ে এসে তিনি জুড়িয়ে দিয়েছেন তথা ইমাম বুখারি মোল্লা যে তালিকাত বা মোল্লা হাদিসগুলো আছে প্রত্যেকটা হাদিসকে নিয়ে স্বতন্ত্র তিনি একটা গ্রন্থ রচনা করেছেন তাকলিকুত তালিক এখানে আপনারা দেখে নিতে পারেন তো সর্বোপরি কথা হচ্ছে এটা আমরা ঈদের সলাদ যদি সম্ভব হয় খোলা মাঠে আদায় করব তাও যদি সম্ভব না হয় চেষ্টা করব জুম্মার মসজিদে তাও যদি সম্ভব হয় না হয় সেক্ষেত্রে আপনার বাড়িতে যে সবচেয়ে ভালো কোরআন মাজিদ জানে এবং ইমামতি করতে পারবে তাকে দিয়ে বাড়িতে বসে আপনারা বাড়িতেই আপনারা ঈদের সালাত আদায় করতে পারবেন তবে মনে রাখবেন এখানে কোনো খুদবা নেই এখানে কোনো খুদবা দেওয়ার জরুরত নেই এখানে শুধুমাত্র সলাত আদায় করবেন সলাত কেমন হবে প্রথমে সলাত আল্লাহ আকবার বললেন আল্লাহ আকবর বলে সঙ্গে সঙ্গে আপনি সানা পাঠ করবেন সানা পাঠ করার পরে আপনি পরপর সাতখানা তাকবির দিতে হবে মানে যে অন্য অন্য সালাদ যেভাবে হয় টোটালে শুধু অতিরিক্ত সাতখান তাকবির দেবেন এখানে ইতলাপ আছে যে তাকবির তাহারিমা সহ সাত না এমনি সাতখানা দিবে তো এটাই অগ্রাধিকার প্রাপ্ত যে প্রথম একটা তাকবির দিবে এটা বাদ দিয়ে সাতখানা তাকবির দেবেন তারপরে পাঁচ তাকবির দ্বিতীয় রাকাতে আর যে সুন্নতি কিরাত করতে চান তাহলে প্রথম রাকাতে সোয়া আলা পড়বেন আর দ্বিতীয় রাকাতে সোয়া গাশিয়া পড়বেন এইভাবে অন্য অন্য সালাদ যেমনভাবে শেষ করেন ঠিক ওইভাবে সালাদটাকে শেষ করে দিবেন তো যাই হোক এতটাই মানে বিশেষ করে ঈদের নামাজ এবছরের জন্য ভবিষ্যতে কী হবে সেটা আল্লাহ আলম আল্লাহ ভালো জানে তবে লকডাউনের পরিস্থিতিতে বাড়িতে সলত আদায় করবেন জামাত সহকারে পড়তে পারেন নারী যারা থাকবে তারা পেছনে থাকবে নিজেদের মারম যদি থাকে তাহলে একদম পেছনে তারা সলাত আদায় করবে এটাই সর্ব মানে এটাই শুননা এই বিষয়ে পরে আপনাদেরকে যে রেফারেন্সগুলো দিয়েছি এগুলো আপনার দেখা মানে দেখে নিতে পারেন সাত পাঁচ বারো তাকবিরে সুন্নাতি কিরাত সহ প্রথমে সুরে আলা তারপরে সুরে গাশিয়া পাঠ করবেন তারপরে সালাদ শেষ করে দিবেন এখানে কোনো সম্মিলিত মনোজাত কিছুই নেই সম্মিলিত মনোজাত করার জরুরত নেই এইভাবে দুই রাকাত সালাত আদায় করলে ইনশাল্লাহ আমাদের ঈদের সালাদটা কমপ্লিট হবে মহান সত্তা আল্লাহ কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবাহ তালা তুমি আমাদেরকে এবছরে আমরা যে ঈদের সালাদটা যেন সুন্নতি তরিকায় তথা ফিল্ডে যেন পড়তে পারি খোলা ময়দানে পড়তে পারি এমন তৌফিক তুমি এই কয়েকদিনের মধ্যে দিয়ে দাও আল্লাহ আমিন আর অন্যথায় আমরা বাড়িতে এইভাবে সালাত আদায় করতে পারি আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে কবুল করুক আল্লাহ আমিন এ দোয়া এ দাওয়ারে রেখে আজকে আমরা আলোচনা শেষ করলাম ওমালাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতহু